हमने क्या साफ कर कैसे साफ क्या क्या दिन सही कर लिया Venderdim kodu. Venderdim kodu. Nerede? Alışıyorum kalıcı. Anlamadım. নমিশন বেগিশন তো ফেলে দিবেন না ফেললেন না চলো এখন

আমাদের একশো বাহাত্তর টাকা মাসের টাকা পাইনি আমি বললাম বলছি আপনার হচ্ছে টাকা তো কালেকশন করে চাকরি সেটেছে সেদিন হবে কপি থাকে কপি আছে কপি থাকে কপি থাকে কমপ্লেন পাঁচটা আমি কালকেই ভেবেছি পড়াতে ওই পাঁচটা যদি তো সমস্যা আজকাল টাকা যাবে তো সহজে ইনশাল্লাহ ডিটো কে ডিটো কেমন রাখেন অত বের করে দিতে আমি